Hello everyone, uh, welcome to today's session. Uh, আজকে uh, first uh, we have to clear that uh, this session uh, totally will be conducted in Bangla, um, Bangla language. So if you are comfortable in Bangla language or know a little bit, you can stay. Also, we will s- uh, share screen, so uh, hopefully it will be not tough for you to understand uh, what we are saying or doing. and still there is an option uh, if uh, we, you can leave if you don't feel comfortable in Bangla language. And uh, welcome to today's session. It uh, amader session uh, from now I will speak in Bangla. amader session ta mainly ajke hobe হবে woocommerce ebong uh, wordpress er basic setup niye ajke amra janbo woocommerce plugin ta ki ebong woocommerce plugin e kibhabe ki kaj kore so ফার্স্টে হচ্ছে let start with introduction here I can see Abid Hasan can you Abid Hasan আপনি আপনার ইন্ট্রোডাকশন শেয়ার করতে পারেন আচ্ছা হ্যাঁ আমি হচ্ছে আবিদ হাসান আমি as uh, uh, a senior support engineer and product engineer হিসেবে ডাব্লিউপি ডেভেলপারে আছি আর হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করি প্রায় পাঁচ বছর হলো আমি আসলে স্টিল ওয়ার্ডপ্রেসের সাথে আছি সো আশা করি আজকে কাউসার ভাই আমাদের দেখাবে ই কমার্সের সবকিছু তো আমিও আজকে আসলাম দেখতে আশা করি ভালো একটা টাইম যাবে thank you welcome we also have Leslie, can you introduce yourself here please please? Okay, I think we can continue. Okay, we are going to next option. Uh, next, our member, uh, Kawesi, bachelor. Are you? Uh, can you give a small introduction about yourself and what you do in WordPress or in what section do you work? Uh, yeah, Kwesi, Tampa, Florida. Um, career changer, transitioning from uh, customer service to um, software engineering, cybersecurity. Um, just here to observe because I don't speak the language, but thank you for having this. Hope everybody has a good day. Okay, we are also very glad to have you here. So if you want to ask any question, feel free to ask us. Uh, then we also have here uh, our, uh, then uh, let's start. আমরা আজকে আমাদের হোস্ট হিসেবে আছে আহ, কাউসার ভাই উনি আমাদের পুরো এক্সপ্লোর করবেন কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে ও কমার্স ইনস্টল এবং ও কমার্সে একটা কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েট করা হয় তো আমাদের এই সেশনটা নিয়ে একটু আগে বলে নিই আমরা হচ্ছে এটা হচ্ছে একটা ধারাবাহিক সেশন আমরা চালু করছি ফার্স্টের সেশনে ছিল আমাদের কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেকেন্ড সেশনে হচ্ছে আমরা কন্টিনিউ করেছি কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের theme plugin etcetera set করা হয় তো আজকে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অন্যতম পপুলার প্লাগইন উ কমার্স এইটা কিভাবে কাজ করে বা এইটা আমরা কেন ইউজ করব এইটা ডেপতে যাব উ কমার্স নিয়ে যদি এক লাইন বলতে হয় তাহলে এক লাইন হবে এইটাই উ কমার্স হচ্ছে অন্যতম পপুলার প্লাগইন এর যেটা আমাদের হেল্প করে ই কমার্স সাইট ক্রিয়েটের জন্য অলরেডি আমরা ই কমার্স ওয়ার্ডটা না চিনলেও ই কমার্সের সাথে পরিচিত আছি তো ই কমার্স হচ্ছে যেমন আমি যে কোনো online shop online store easy ভাষায় যদি বলি তার মানে হচ্ছে আমি যে কোনো আমার প্রোডাক্ট আপলোড করতে পারবো বা প্রোডাক্ট সেল করতে পারবো এবং এই যে একটা প্রোডাক্ট আমি ক্রিয়েট করলাম বা আমি সেল করছি ওইটা থেকে কাস্টমার লেভেল পর্যন্ত পৌঁছানো পুরো প্রসেসটাই হচ্ছে ও কমার্স দিয়ে করা যায় তো ই কমার্সে যদি আমরা এক্সাম্পল দেখতে যাই ই দিয়ে তৈরি সাইট তাহলে আমরা সিঙ্গার অলরেডি এই প্রোডাক্টের নাম জানি তো সিঙ্গার পুরো ওয়েবসাইটটা যে তৈরি ওইটা হচ্ছে আমাদের ই কমার্স দিয়ে তৈরি এরকম আরো না এক্সাম্পল আছে তো আমি যদি আমাদের হোস্ট কাউসার ভাইয়ের কাছে ডিরেক্ট চলে যাই যে ভাইয়া আমাদের কেন ই নেওয়া উচিত ই কমার্সের সাবস্টিটিউট কি আর কিছু আছে ওয়ার্ডপ্রেসে ধন্যবাদ ফাগুনি আপু তো ফার্স্ট অফ অল বুকওয়ার্স হচ্ছে খুব দারুণ একটা প্লাগইন যেটার সাহায্যে আমরা অসাধারণ কিছু সাইট তৈরি করতে পারি কারণ হুকমার্স আমাদেরকে এমন এমন ফাংশনালিটি দিতেছে যেটা দিয়ে আসলে আপনি কমপ্লিট একটা অনলাইন স্টোর বা ই কমার্স স্টোর তৈরি করে ফেলতে পারেন নিমিশেই সেই সাথে আপনার সেলিং এন্ডে যা যা প্রয়োজন লাইক আপনার আপনার যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের আপনার কত মানে কাউন্টগুলো রাখা তাছাড়া ঠিকঠাকভাবে একটা প্রোডাক্ট ইনভেন্টরি তৈরি করা এগুলো সমস্ত কিছু আপনি কমার্সের মাধ্যমে খুব ইজিলি তৈরি করতে পারবেন বা এটা দিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন এছাড়াও আপনি চাইলে ইজিলি আপনার ব্যাংকে পেমেন্টটা নিতে পারতেছেন তাছাড়া চাইলে আপনি যে কোনো ভাবে সেটা সেল করতে পারতেছেন হোক সেটা ফিজিক্যাল গুডস অথবা ডিজিটাল প্রোডাক্টস সেটা আপনার কাস্টমারের কাছে পৌঁছে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে কুকমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজের নিজেদের প্রোডাক্ট সো আমরা এটা খুব মানে আস্থা আস্থা ভাজন হয়ে এটা আমরা ইউজ করতে পারি কারণ এটা কনস্ট্যান্টলি যেভাবে আপডেট করা হয় বা ডেভেলপ করা হয় সো আমাদের এটা এটা থেকে অনেক বেনিফিটস আছে যেটা আমরা নিতে পারি সো ইজিলি আমরা এটা ইউজ করতে পারি এর জন্য আচ্ছা আমরা অলরেডি তার মানে গেস করতে পারতেছি যে আমরা একটা সম্পূর্ণ e commerce site WooCommerce দিয়ে তৈরি করতে পারবো এখন ও কমার্স কি আসলে ফ্রি আমরা কি টোটালি ফর ফ্রি এটা দিয়ে আমাদের অনলাইন হ্যাঁ। স্টোরটা তৈরি করতে পারবো হ্যাঁ সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে ও কমার্স আমরা অফিসিয়ালি সবসময় প্রমোট করে থাকি it's free and always will be so এটা কখনোই আসলে প্রিমিয়াম সফটওয়্যার হিসেবে হবে না এবং তাদের কমপ্লিট সব ফিচারগুলি আপনি ফ্রিতে পাবেন হয়তো দুই একটা এক্সটেনশন আছে যেটা আপনি চাইলে কিনে ইউজ করতে পারেন যদি আপনার কোনো ফাংশনালিটি বা ফিচার্স আপনি একটু এক্সটেন্ড করতে চান সেক্ষেত্রে আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা যে শুধু ফ্রি তাই না এটা কিন্তু একটা ওপেন সোর্স প্লাগইন সো আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো চাইলে এটার কোড গুলা চেঞ্জ করতে পারেন বা আপনার ইচ্ছা মতো চাইলে এটাকে মানে আপনার যেমন প্রয়োজন সেভাবে এটা আপডেট বা এটা মানে কিছুটা অংশ আপনি ইউজ নাও করতে পারেন এই আর কি আচ্ছা অনলাইন স্টোরে একটা মেইন কনসার্ন থাকে হচ্ছে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট কমপ্লিট করা হ্যাঁ। তো ই কমার্স দিয়ে কি আমরা শুধু পেজ পাবো নাকি আমরা হচ্ছে পুরো তার কাছ থেকে যে আমার প্রোডাক্টের প্রাইস ওইটা পুরো কমপ্লিটলি আমি পেমেন্টটা পাবো হ্যাঁ গ্লোবালি আসলে যেটা অনেক বেশি জনপ্রিয় সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে অনেক মানুষ পেমেন্ট করে অনলাইন স্টোরগুলোতে তো আপনি চাইলেই এরকম একটা সিস্টেম তৈরি করে ফেলতে পারেন কমার্সের মাধ্যমে এছাড়াও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে সবচেয়ে বহু জনপ্রিয় হচ্ছে মানে বিকাশ তারপর নগদ এইসব পেমেন্ট এগুলো আপনি চাইলে খুব ইজিলি সেট করে ফেলতে পারেন এছাড়াও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও আপনি চাইলে আপনার ক্রেতার যে অ্যাড্রেসটা থাকবে সেটা নিয়ে আপনি চাইলে সেটা পরবর্তীতে আপনি প্রসেস করে তাকে পাঠাতে পারেন ওকে আমাদের আজকে সেশনে আরো দুইজন জয়েন করেছেন এর মধ্যে একজন আছেন রবিন সো রবিন ভাই আপনি যদি আপনার ছোট একটা ইন্ট্রোডাকশন দেন আমাদেরকে থ্যাংক ইউ আপু আমি হচ্ছে নাজমুল হাসান রবিন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আছি senior WordPress developer in WP developer আর এর সাথে আছি অলমোস্ট সিক্স সেভেন ইয়ার্স হবে এই হচ্ছে আমার পরিচয় আর আমাদের সিরিজটা নিয়ে কি শুরুতে পাঁচ মিনিট ব্রিফ হয়েছে কিনা একটু জানতে চাচ্ছিলাম হ্যাঁ আমি একটু লেটে জয়েন করছি নতুবা আমি একটু ব্রিফ দিতে পারবো সবাইকে আসলে কি হচ্ছে এখানে আচ্ছা হ্যাঁ ভাইয়া আমরা হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস সিরিজ সিরিজের মধ্যে আমরা এখন আজকে ই কমার্স নিয়ে বলবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মেনলি আমাদের এটা শুরু হয়েছে ওয়ার্ডপ্রেস ফর বিগিনার হ্যাঁ সিরিজটা বিগিনারদের জন্য এটা টোটাল বারোটার মতো এপিসোড হবে আজ আমরা তার আগে ছয়টা এপিসোড নেওয়া হয়ে গেছে হ্যাঁ দুইজন হোস্ট ছিলেন তো বাকি নেক্সট তিনটা এপিসোড হবে এটা হচ্ছে ও কমার্স নিয়ে এটা হচ্ছে কাউসার নেবেন ওদের কাউসার ভাই তারপরে আরেকটা টপিক নিয়ে হবে হ্যাঁ। এই হচ্ছে ব্রিফ তো আশা করি সবাই সাথে থাকবেন এবং আমরা অনেক কিছু শিখতে পারবো থ্যাংক ইউ ভাই আপনাকে আরেকজন আছেন আমাদের সাথে আলমগীর হোসেন আপনি যদি কাইন্ডলি একটু আপনার ইন্ট্রোডাকশন আর এই কোর্স থেকে আপনি কি এক্সপেক্ট করতেছেন একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন আচ্ছা তাহলে আমাদের মোটামুটি উনি মেবি বিজি আছেন আলমগীর হোসেন তো আমরা মোটামুটি তাহলে আমাদের মেইন যে সেশন আজকের টপিক ই কমার্সের কমপ্লিট সেট আপ আমরা দেখাবো এবং ই কমার্স নিয়ে আমরা আরেকটু ইনডেপ জানবো এই সেশন আমরা চলে যেতে পারি তো আমি রিকোয়েস্ট করব কাউসার ভাইয়াকে শুরু করার জন্য হ্যাঁ ধন্যবাদ সো মোস্ট ইম্পর্টেন্ট যে একটা কথা সেটা হচ্ছে আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস কমিউনিটি নিয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে থাকি অনেক প্রাউডলি হয়তো বলে থাকি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ল্ডের forty one two forty two percent যত ওয়েবসাইট আছে তার মধ্যে ওয়ার্ডপ্রেস ইউজ করা হয় forty one two forty two so আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমরা জানি না সেটা হচ্ছে সারা দুনিয়া যত অনলাইন স্টোর আছে তার মধ্যে টোয়েন্টি টু পার্সেন্ট তৈরি করা হয়েছে হুকমার্স দিয়ে সো এতটুকু আমরা বুঝতে পারতেছি যে হুকমার্স অনেক পপুলার একটা প্লাগিন তোমরা সরাসরি আসলে একটা ডেমো ওয়েবসাইটে চলে যাব কিভাবে হু কমার্স ইনস্টল করা হয় সেটা দেখানোর জন্য আচ্ছা আশা করি সবাই দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটা ওয়ার্ডপ্রেস সাইট সেট করে রেখেছিলাম একদমই ফ্রেশ ইনস্টলেশন তো এখানে একদমই কোনো প্লাগিন ইনস্টল করা হয় নাই নো প্লাগিনস তো সবার প্রথমেই আমরা ওয়ার্ডপ্রেসটা কুকমার্সের সাথে ইন্টিগ্রেট করে নিব তো এর জন্য সবার আগে আমরা প্লাগিন সেকশন থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম তারপর যে অপশনটা পাবো এখান থেকে আমরা হুকমার্স থেকে সার্চ করব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হু কমার্স তো এখানে কিছুটা শর্ট ব্রিফ দেয়া আছে WooCommerce is the world's most popular open source e commerce solution তো এটা অটোমেটিক থেকে তৈরি করা বা বিতরণ করা হয় অটোমেটিক হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম এর বা ওয়ার্ডপ্রেস এর মাদার কোম্পানি তো এটা আমরা দেখতে পাচ্ছি five million active installation that means অনেক হিউজ একটা অ্যামাউন্ট এটা ইনস্টল করা আছে ওয়েবসাইটে আর প্রচুর মানুষ এটা ইউজ করে এবং এটার কমিউনিটি অনেক পপুলার তো আমরা এটা ইনস্টল করে ফেলি এখান থেকে ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর একটা অপশন আসবে সেটা অ্যাক্টিভ করার জন্য প্লাগ অ্যাক্টিভ করে ফেলবো আমরা প্লাগইনটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে সে যে হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সেটা কুইজার আসবে তো আপনার এই পার্টটা দিয়ে আপনার সাইটটা কোথায় কোনখানে আপনি ইউজ করতেছেন আপনার স্টোরটা কোন দেশে অবস্থিত এটা নিয়ে আপনি কিছু অ্যাড্রেস বা ইয়ে দিতে পারবেন ইনফরমেশন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে তৈরি করতেছি তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পাশাপাশি একটা জেলার নাম ইন্ডিকেট করা আছে সো আমরা চাইলে ঢাকাকে সিলেক্ট করতে পারি তারপর আমি জাস্ট আমার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি এখানে আমার অ্যাড্রেসটা দেওয়ার পর আমি জাস্ট চাইলে এখানে ইমেলটা আপডেট করতে পারি অথবা চাইলে কন্টিনিউ দিয়ে দিতে পারি এখানে আরেকটা যেটা অপশন আসে সেটা হচ্ছে কি আপনি তাদের মেইল লিস্ট সাবস্ক্রাইব করবেন কি করবেন না এটা চাইলে আমরা আনচেক করে রাখতে পারি বা চেক দিলে আমার ইমেইলে তারা এই ইমেলটার মধ্যে তারা আমাকে বিভিন্ন কি বলা টিপস প্রোডাক্ট আপডেটস আর বা স্ট্র্যাটেজি এগুলো নিয়ে আমাকে মেইল করবো তো আমি একটু কন্টিনিউ দিলাম তারপর আরেকটা গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যখন ও কমার্স ইউজ করবেন তো আপনি কিভাবে আসলে ও কমার্স ইউজ করতেছেন এটা হয়তো ও কমার্স থেকে একটু ট্র্যাক করা হতে পারে বা নন সেন্সিটিভ যে ডাটাগুলো আছে ওগুলো তারা চেক করতে পারে যাতে করে ফিউচারে তারা আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা একটু বেটার করতে পারে তো আমি চাইলে এটা ইয়েস কাউন্ট নিয়ে ক্লিক করতে পারি অথবা নো থ্যাংকস দিয়ে চলে যেতে পারি তারপর হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো সেল করব বা আমি যে ই কমার্স সাইটটা সেট আপ করবো এটা আসলে কোন ইন্ডাস্ট্রি থেকে আসছে বা কোন ইন্ডাস্ট্রি বিলং করে লাইক এখানে বিভিন্ন industry fashion health electronics foods and drinks এগুলো দেওয়া আছে চাইলে এগুলোর মধ্যে থেকে আমার ইন্ডাস্ট্রি যদি না থাকে আমি অদার্স কোনো একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারি অথবা এখান থেকেও একটা সিলেক্ট করতে পারি তারপর কন্টিনিউতে ক্লিক করতে পারি এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আমার প্রোডাক্টগুলো কি ফিজিক্যাল গুডস নাকি এটা ডিজিটাল গুডস লাইক ডাউনলোড করা যায় বা সাবস্ক্রিপশন করা যায় এরকম কোনো সার্ভিস কি অফার করতেছে কিনা অথবা আমার সাইটটা কি মেম্বারশিপ সাইট কিনা যেটা আমি মেম্বারশিপ সেল করবো কমার্সের মাধ্যমে অথবা এটা কি কোনো হোটেল বুকিং সাইট কিনা বা যে কোনো বুকিং করার কোনো ফিচার আমি রাখতেছি কিনা অথবা আমি কোনো বান্ডেল কোনো প্রোডাক্টস বা অফার বা সাবস্ক্রিপশন এগুলো সেল করতেছি কিনা তাহলে আসলে আমি এই ধরনের যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি অথবা বিভিন্ন স্টোরে এরকমও দেখা যেতে পারে কাস্টমাইজেবল প্রোডাক্ট মানে ক্রেতার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে প্রোডাক্টটা কিরকম হবে সে নিজে চাইলে কাস্টমাইজ করে তারপর অর্ডার করতে পারবে তো এই অপশনটা ক্লিক করলে আমাদের যে সাইটটা আছে সেটা ওইভাবে তৈরি হবে আমি জাস্ট ফিজিক্যাল গুডস হিসেবে ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আরেকটা ব্যাপার যে আমি কতগুলো প্রোডাক্ট রাখবো আমার স্টোরে হতে পারে যে এক থেকে দশটা হতে পারে সেটা এক হাজারের উপরে যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারি অথবা আমি দিতে পারি I don't have any product yet আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি প্রোডাক্টগুলো কি আমার স্টোরের বাইরে কোথাও সেল করতেছি অথবা বিভিন্ন মার্কেট প্লেস থাকতে পারে যেমন অ্যামাজনে সেল করতে পারি বা দারাজে সেল করতে পারি সেটা করতেছি কিনা সেটা আমি চাইলে লিখতে পারি ইয়েস অন অ্যানাদার প্ল্যাটফর্ম অথবা নো লিখতে পারি এখানে আরেকটা জিনিস যে আমি কি সাইটটা আমার জন্য তৈরি করতেছি নাকি আমি কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করতেছি যেহেতু আমি এটা আমার জন্য সেট করছি তাহলে আমি এটা চেক মার্ক দিলাম না ও কমার্স থেকে আসলে বিভিন্ন রিকমেন্ডেশন দেওয়া হয় আরো যে প্লাগ ইন আছে তাদের এগুলো ইউজ করা যেমন যেমন হচ্ছে জেট প্যাক এটা হচ্ছে কি আপনার সাইডের স্পিড অ্যান্ড সিকিউরিটি এনহ্যান্স করে এছাড়া আসলে মেইল পয়েন্ট আছে যেটা ইমেল মার্কেটিং এর জন্য ইউজ করা হয় অ্যাডস এর জন্য গুগল লিস্টিং আর অ্যাডস আছে তারপর এই যে ফেসবুক ফর ই কমার্স বা টিকটক ই কমার্স এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমি চাইলে এগুলো রেকমেন্ডেশন অনুযায়ী এই প্লাগইন গুলো ইনস্টল করতে পারি অথবা এগুলো নাও করতে পারি সমস্যা নেই মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে থিম সিলেক্ট করা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের তো একটা ডিফল্ট থিম থাকে যে এখন টোয়েন্টি টোয়েন্টি থ্রি সিলেক্ট করে দেওয়া থাকে তো আরেকটা তো এটা আসলে অতটা ও কমার্স স্টোর ফ্রেন্ডলি না আরেকটা থিম আছে স্টোর ফ্রন্ট এটা অলরেডি আমি আমার এখানে ইনস্টল করে রেখেছিলাম এটা চাইলে আমি চুজ করে ফেলতে পারি তো এটা আসলে শুধুমাত্র কমার্সের জন্যই তৈরি করা বা আপনার প্রোডাক্ট সেলিং এর জন্য তৈরি করা এটা আমাকে অ্যাক্টিভ করতে বলছে সো অ্যাক্টিভ অ্যাক্টিভ করে দিলাম তো আমাদের অনেকখানি আসলে কমপ্লিট হয়ে গেছে সেট আপ করাটা এখন আমাকে বলতেছে আমাকে প্রোডাক্টগুলো অ্যাড করতে আমার যে প্রোডাক্টগুলো আমি সেল করতে চাই সেগুলো যেন আমি অ্যাড করে ফেলি আমার স্টোরের ডিটেল সব কমপ্লিট হয়ে গেছে এখন আমার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি চাইলে এই যে এখান থেকে আমি চাইলে অ্যাড করতে পারি অথবা এইখানে আরেকটা অপশন পাবো আমি প্রোডাক্টস অল প্রোডাক্টস এখান থেকেও চাইলে আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি অথবা অলরেডি যদি আমার কোনো লিস্ট থাকে সেখানে আমি ইম্পোর্ট করতে পারি ও কমার্স ইনস্টল কমপ্লিট হওয়ার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিম সেটা হচ্ছে আমাদের কিছু পেজেস অটোমেটিক্যালি ক্রিয়েটেড হয়ে যায় এখানে এই যেমন হচ্ছে কার্ড পেজ তারপর checkout page my account page এছাড়াও যেটা সব পেজ এটা অনেক ইম্পর্টেন্ট কারণ এই পেজটার মধ্যে আপনার যত প্রোডাক্ট থাকবে সেগুলো ডিসপ্লে হবে তো আমরা আবার অল প্রোডাক্টসে ফেরত যাই আমি চাইলে এখান থেকে একটা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করে ফেলতে পারি প্রোডাক্টের আমি এখানে গিয়ে দিতে পারি টাইটেল তারপর ডেসক্রিপশন এছাড়াও আমাদের কিছু অপশন দেওয়া থাকে এখান থেকে আমরা চাইলে এগুলা আমাদের ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করতে পারি অথবা এক্সটেন্ড করতে পারি আরো কিছু অপশন তারপর এখানে ফিচার ইমেজ বা প্রোডাক্ট ইমেজটা অ্যাড করে দিতে পারি প্রোডাক্ট গ্যালারি যদি প্রোডাক্টের আরো অ্যাডিশনাল কোনো ইমেজ থাকে তিনটা চারটা আমরা শো করতে চাই সেটা এখানে অ্যাড করতে পারি প্রোডাক্ট ক্যাটাগরি আমরা ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো রাখতে পারি আমাদের সাইটে যাতে করে ক্লায়েন্টরা বা কাস্টমাররা খুব সহজেই খুঁজে পেতে পারে আরেকটা হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স ট্যাক্স এবং ক্যাটাগরি দুইটা আমি ইউজ করার মাধ্যমে আপনি আপনার সার্চ এক্সপিরিয়েন্সটা অনেক বেটার করতে পারেন সাইটের এছাড়াও আপনি চাইলে এই দুইটা ইউজ করে আসলে অনেক দ্রুত প্রোডাক্টগুলো শর্টিং করতে পারবেন বা আপনি চাইলে ডিসপ্লে করতে পারবেন শুধুমাত্র কিছু ক্যাটাগরি অনুযায়ী বা ট্যাক্স অনুযায়ী এছাড়াও যেটা থাকে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন এটা হচ্ছে আপনার প্রোডাক্টের একদম ইমেজের পাশে যে ডেসক্রিপশনটা থাকবে সেটার জন্য আমরা এখানে কিছু কথা লিখে দিতে পারি যেটা শর্ট ডেসক্রিপশন হিসেবে শো করবে সবশেষে যখন আমি দেখবো যে না আমার প্রোডাক্টের সব ডিটেল দেওয়া হয়ে গেছে তখন আমি পাবলিশ বাটন ক্লিক করবো তো আমার কাছে একটা লিস্ট আছে আমি আসলে লিস্টটা এখন ইম্পোর্ট করব এখান থেকে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করে প্রত্যেকটা ওকমার্স সাইট সেট করার পর আপনার আসলে একটা স্যাম্পল লিস্ট পেয়ে যাবেন অলরেডি এটা আপনার প্লাগ ইন ফোল্ডারের মধ্যেই পেয়ে যাবেন তো আপনি চাইলে জাস্ট ওই লিস্টটা থেকে এখানে ইম্পোর্ট করতে পারেন ওইখান থেকে ইম্পোর্ট করলে আপনি জাস্ট একটা ডেমো ডাটা পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে আসলে সাইটটায় কিভাবে প্রোডাক্টগুলো কাজ করতেছে সো এটার জন্য আমি আপনাদেরকে একটু দেখে দিতে চাই কিভাবে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লোকাল নামে একটা সফটওয়্যার ইউজ করে আমি জাস্ট একটা সাইট তৈরি করেছি তো আমি যখন এটার ফোল্ডারগুলোতে ঢুকবো এবং অ্যাপে ক্লিক করব একটা পাবলিক ফোল্ডার পাবো এখান থেকে আসলে আমি যখন ডাব্লিউপি কন্টেন্টে ক্লিক করবো প্লাগ ইনসের আন্ডারে হুকমার্সকে খুঁজে পাবো কমার্স নামে একটা ফোল্ডার হুকমার্সে যখন ক্লিক করবো এবং কিছুটা এক্সপ্লোর করে এখানে স্যাম্পল ডাটা নামে একটা ফোল্ডার পাবো এখানে আমি দেখতে পাচ্ছি sample products dot CSV sample products XML এই ধরনের দুইটা ফাইল আছে আমি চাইলে এই দুইটা আমার ই কমার্সে ইম্পোর্ট করে নিতে পারি যদি আমি স্যাম্পল ডাটাগুলো শো করতে চাই বা আমি এগুলো নিয়ে এক্সপ্লোর করতে চাই সেই কাজে তো আমরা ছিলাম কিভাবে একটা প্রোডাক্ট লিস্ট ইম্পোর্ট করে ফেলতে পারি খুব দ্রুত আমি একটা সিএসবি ডাটা এখানে অ্যাড করে সেটা ইম্পোর্টে ক্লিক করলাম তারপর যে অপশনগুলো আসবে সেটা আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এডিট করে ফেলতে পারেন বা এগুলো চেঞ্জ করে নিতে পারেন আমি যেটা ডিফল্ট আছে ওইটা রেখেই তারপর আমি ইম্পোর্ট করে ফেলবো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অনেকটা ইম্পোর্ট হয়ে গেছে আর সামান্য বাকি আচ্ছা আঠাশটা প্রোডাক্ট 28 products imported তো আমরা view products এ ক্লিক করি এখানে আমি দেখতে পারতেছি যে আমার এখানে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে প্রাইজিং দেখতে পারতেছি ক্যাটাগরিজ গুলো অটোমেটিক চলে আসছে ট্যাক্স গুলো আসেনি আই থিঙ্ক ট্যাক্স এখানে দেওয়া ছিল আমরা একটা প্রোডাক্টে জাস্ট একটু এক্সপ্লোর করার জন্য আইডিটি ক্লিক করি এখানে আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি যে প্রোডাক্টের টাইটেল পেশেন্ট তারপর হচ্ছে পারমানেন্ট আমরা চাইলে পারমানেন্টটা এডিট করে ফেলতে পারি এটা সবসময় টাইটেলের উপর ডিপেন্ড করে পারমানেন্ট তৈরি হয়ে থাকে তো বেটার এক্সের জন্য চাইলে আমরা এটা এডিট করে ফেলতে পারি আমাদের ইচ্ছা মতো প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা এখানে দেখতে পারতেছি তো এখানে যে ফরম্যাটিং গুলো আছে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখানে বুলেট পয়েন্ট বা নাম্বারিং ক্রিয়েট করে অনেক কিছু ডিসক্রাইব করতে পারি প্রোডাক্টের সম্পর্কে তারপর এখানে প্রোডাক্ট ইমেজ যেটা ডিফল্ট হিসেবে শো করবে এরকম একটা প্রোডাক্ট ইমেজ দেওয়া আছে প্রোডাক্ট গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা প্রোডাক্ট ইমেজ যেটা প্রোডাক্টটাকে আরেকটু ভালো মতো দেখতে বা বুঝতে হেল্প করবে এখানে প্রোডাক্টের কিছু ডেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে কি সিম্পল প্রোডাক্ট আমরা এটা ডিফাইন করে নিচ্ছি এটা ভার্চুয়াল না ডাউন ডাউনলোডেবল যেহেতু এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টস তো আমাদের এগুলো আসলে দেখানোর কোনো দরকার নেই রেগুলার প্রাইস আমরা থার্টি ফাইভ দেখতে পাচ্ছি যদি আমি কোনো সেল প্রাইস দিতে চাই তাহলে সেটা আমি দিতে পারবো এখান থেকে লাইক টোয়েন্টি ডলার দিয়ে দিলাম চাইলে এটা স্ক্যাডিউল করে দিতে পারি যে কোন দিন থেকে বা কোন সময় থেকে এই সেল প্রাইসটা অ্যানাবল হবে আমরা এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনেক কিছু দেখতে পারতেছি যে ইউ এই অনুযায়ী যেটা কি স্টকে আছে নাকি আউট অফ স্টক হয়ে গেছে যখন এটা আউট অফ স্টক হয়ে যাবে মানে আমার কাস্টমার স্টক অনুযায়ী এটা কিনে ফেলবে তখন এটা আউট অফ স্টক দেখাবে যেহেতু এটা এখন ইন স্টক আছে তো দেখা যাচ্ছে এটা ইন স্টক যদি মানে এই প্রোডাক্টটা খুবই ইয়ে হয়ে থাকে শর্টেজ থাকে সেক্ষেত্রে আমরা চাইলে মানে কাস্টমারকে শুধু একটাই কিনতে পারবে এমন একটা অপশন এখান থেকে সিলেক্ট করার অপশন আছে যে সোল্ড ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র একটা একটার বেশি কেউ কিনতে পারবে না বা দুইটা সিলেক্ট করে সে অর্ডার কমপ্লিট করতে পারবে না সে যদি মাল্টিপল কিনতে চায় সেক্ষেত্রে তার একটা একটা কিনতে হবে এইভাবে এই অপশনটা সিলেক্ট করলে সেটা চলে আসবে শিপিং এর ক্ষেত্রে আসলে আমি কোনো চার্জ রাখবো কিনা সেটার উপর ডিপেন্ড করবে যে মানে কত কেজি এখানে আপনি নিতে পারবেন এটার সাইজ কিরকম হবে বা শিপিং এর জন্য কোনো আলাদা ক্লাস ইউজ করি যদি সেটা লিঙ্কড প্রোডাক্ট লিঙ্ক প্রোডাক্ট হচ্ছে কি এমন একটা জিনিস এখানে যদি আমি কোনো প্রোডাক্ট সিলেক্ট করে দিই সেটা হচ্ছে কি যখন আমি পারচেজ করব এই যে যে বর্তমান প্রোডাক্টটা তখন হচ্ছে এই লিঙ্ক প্রোডাক্টগুলো শো করবে আপসেল এবং ক্রস সেল অপশন তখন কাস্টমার হয়তো বুঝতে পারবে না চাইলে আমি এটাও কিনতে পারি বা হয়তো তাকে দেখাবে তুমি চাইলে এটা কিনতে পারো এই আর কি আমি যদি কোনো কাস্টমার অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আসলে এখানে নেম অ্যান্ড ভ্যালুস হিসেবে এখানে অ্যাড করতে পারি আর যদি কোনো পারচেস নোট থাকে বিক্রেতার পক্ষ থেকে ক্রেতার জন্য সেক্ষেত্রে অ্যাডভান্স থেকে পারচেস নোটটা আমরা দিয়ে দিতে পারি অথবা অর্ডারিং মেন অর্ডারিং এগুলো আমরা এখান থেকে অ্যানাবল করতে পারি এছাড়া যদি কোনো আরো বেশি কোনো অপশন অ্যানাবল করার দরকার হয় সেক্ষেত্রে আমরা যে এক্সটেনশন গুলো আছে এগুলা ইউজ করে আমরা এগুলা এক্সটেন্ড করতে পারি সেক্ষেত্রে হতে পারে যে এক্সটেনশন গুলো আমাদের কিনে নিতে হবে হয়তো এগুলো ফ্রি নাও হতে পারে ক্যাটাগরিতে আমরা দেখতেছি যে এখানে একটা মেইন ক্যাটাগরি হচ্ছে ক্লোদিং সেটার মধ্যে হচ্ছে চাইল্ড ক্যাটাগরি হচ্ছে হুডিস ক্যাটাগরাইজ করা আছে প্রোডাক্টটা কিন্তু কোনো ট্যাক্স দেয়া নেই আমরা চাইলে এখানে একটা ট্যাক্স লিখে দিতে পারি হুডিস ট্যাক্সটা লিখে এন্টার ক্লিক করে এখানে হ্যাঁ, চলে আসবে আর যেহেতু এখনো কোনো রিভিউস হয় নাই তো এই জন্য কোনো রিভিউ দেখা যাচ্ছে না প্রোডাক্টে আর এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন ঠিক আছে আমরা তাহলে এটা আপডেট করে রাখি এখানে প্রোডাক্টস যেহেতু আমাদের একটা লিস্ট আমরা ইম্পোর্ট করেছি একসাথে অনেকগুলো প্রোডাক্টস দেখতে পাচ্ছি টোয়েন্টি এইট আপনি যখন আপনার স্টোরের জন্য প্রোডাক্টটা আপলোড করবেন সেক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়ালি আপডেট করতে হবে one by one add new থেকে ক্লিক করে আপনি তৈরি করে ফেলতে পারেন আবার এই যে যে প্রোডাক্টগুলো আমি এখানে দেখতে পারতেছি এগুলো তো আমি ইম্পোর্ট করেছিলাম চাইলে আমি এক্সপোর্টে ক্লিক করতে পারি সবগুলো প্রোডাক্ট আমি এক্সপোর্ট করে আমার ডেস্কটপে বা যে কোনো কোথাও রেখে দিতে পারি ফিউচারে এটা ইউজ করার জন্য আরেকটা মেইন যে টপিক সেটা হচ্ছে ক্যাটাগরি ট্যাক্স এগুলো নিয়ে একটু কথা বলি তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সাইটে কতগুলো ক্যাটাগরি আছে প্রোডাক্টের জন্য এটা হচ্ছে মেইন ক্যাটাগরি মেইন ক্যাটাগরির আন্ডারে আবার একটা চাইল্ড ক্যাটাগরি আছে হুডিস টি শার্ট মিউজিকের আন্ডারে অ্যালবামস সিঙ্গেলস তো এখান থেকে আমি চাইলে একটা নতুন ক্যাটাগরি তৈরি করে ফেলতে পারি লাইক আমি যদি লিখি ফুডস তারপর স্ল্যাক দিয়ে দিব ফুডস এখানে আমাকে প্যারেন্ট ক্যাটাগরি বা মেইন ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলতেছে যেহেতু আমার ফুডসটাই মেইন ক্যাটাগরি তাই আমি কোনটাই সিলেক্ট করবো না তারপর ডিসক্রিপশন দিব হালকা category foods display type defaults product subcategory sport এটা আমি ডিফল্ট হিসেবে শো করতেছি চাইলে আমি একটা থাম্বনেইল ইমেজ বা আইকন অ্যাড করে দিতে পারি এখানে এই যে দেখা যাচ্ছে যে আমার একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েটেড হয়ে গেছে ফোর্স আরেকটা মেইন ব্যাপার হচ্ছে আনক্যাটাগরি ক্যাটাগরিটা থাকে এটা হচ্ছে ডিফল্ট ক্যাটাগরি এটা এখন আমাদের চাইলে আমরা ডিলিট করতে পারবো না এখান থেকে লাইক যেমন ফুডসটা একটু আগে আমরা অ্যাড করেছিলাম ওটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি এখান থেকে বা এটাকে আমরা চাইলে ডিফল্ট বানাইতে পারি মেক ডিফল্ট তখন আবার কিন্তু আন ক্যাটাগরিজটা ডিফল্ট থাকবে না তখন চাইলে এটা আমরা ডিলিট করে ফেলতে পারবো ফুডসের আন্ডারে যদি আমরা কোনো চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে চাই সেটাও আমরা পারবো লাইক আমি যদি লিখি মিল্ক এটা আমি ফুডসের আন্ডারে রাখবো parent category this is for milk এই যে এর আন্ডারে চলে আসলো আরেকটা ক্যাটাগরি সেটা হচ্ছে মিলস হয়তো আপনাদের মনে আছে যে হুডিস নামে যে একটা প্রোডাক্ট ছিল সেটার মধ্যে আমি একটা সিঙ্গেল ট্যাগ সেট করেছিলাম হুডিস তো এই জন্য শুধু একটাই ট্যাগ এখানে দেখা যাচ্ছে অন্য কোনো ট্যাগ আগে থেকে এখানে ছিল না বা ইম্পোর্ট করার সময় আমরা কোনো ট্যাক্স পাইনি এই জন্য এখানে কোনো ট্যাক্স শো করতেছে না আমরা চাইলে এখানে নতুন করে ট্যাক্স তৈরি করতে পারি যেভাবে আমরা ক্যাটাগরি তৈরি করেছিলাম ঠিক সেইভাবে তো আমাদের তো কমার্স ইনস্টল করা হলো তারপর আমরা একটা থিম নিয়েও কাজ করলাম সেটা হচ্ছে স্টোর ফ্রন্ট এখন আমরা একটু দেখে আসি যে আমাদের সাইটটা কেমন শো করতেছে যেহেতু আমরা আমাদের সব পেজটাকে আমরা আমাদের হোম পেজ বানাইনি এই জন্য সবগুলো প্রোডাক্ট আসলে হোম পেজে শো করতেছে না এই জন্য আমাদের সব পেজে যাওয়ার পরে শুধুমাত্র আমরা প্রোডাক্টটা দেখতে পারতেছি এখানে একটা নতুন অপশন দেখতে পারতেছি কার্টে অ্যাড করার জন্য তারপর আমি কোনো কার্টে অ্যাড করিনি জন্য দেখাচ্ছে না আমি এটা করে ফেলি দুইটা এই যে এখন আমার দুইটা প্রোডাক্ট দেখা যাচ্ছে কার্টে আমি চাইলে একটা ডিলিট করতে পারি কিন্তু এই যে আমার টোটাল প্রাইসটা দেখা যাচ্ছে চাইলে আমি ভিউ কার্টে ক্লিক করে কার্ড পেজটা এক্সপ্লোর করতে পারি একটু এই যে আমার কার্টে জাস্ট একটা প্রোডাক্ট আছে আমি যদি কোনো কুপন পেয়ে থাকি আমি সেই কুপনটা অ্যাপ্লাই করে হয়তো কিছু ডিসকাউন্ট নিতে পারবো আর যদি আমার কাছে কোনো কুপন কোড না থাকে তাহলে তো আমি এটা অ্যাভেল করতে পারবো না তারপরের সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা এটা সিঙ্গেল প্রোডাক্ট আমি একটু এক্সপ্লোর করে আসি এই যে সিঙ্গেল প্রোডাক্ট এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে চাইলেই যে আমরা প্রোডাক্ট কয়টা কিনবো সেটা সিলেক্ট করে দিতে পারি চারটা পাঁচটা বা আরো বেশি চারটা দিয়ে দিলাম ওই যে আমার টোটাল প্রাইসটা এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রিলেটেড প্রোডাক্টস তো ডেসক্রিপশন তো আমাদের এখানে একটা অ্যাড করা হয় নাই যখন কোনো কাস্টমার রিভিউ করবে তখন আসলে আমরা রিভিউটা দেখতে পারবো এখানে আমাদের ক্যাটাগরি দেখুন দেখানো যাচ্ছে এখানে তারপর স্কেইউ তো আমরা চাইলে আমাদের সব পেজটাকে হোম পেজ বানাতে পারি সেটার জন্য আমাদের যেতে হবে সেটিংসে স্ট্যাটিক পেজ থেকে আমরা সবটা সিলেক্ট করে দেব সেভ চেঞ্জ এখন যদি আমরা ভিউ সাইটটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো হোম পেজে সবগুলো প্রোডাক্ট চলে আসছে এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চেক আউট নিয়ে একটু কথা বলা কোর্সের ডিফল্ট যে চেক আউটটা থাকে এখানে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়ে থাকি কাস্টমারের billing address first name last name company name এগুলো আমরা চাইলে আবার ডিলেটও করে দিতে পারবো কোনোটা হয়তো রাখতে পারবো অথবা এক্সটেন্ড করতে পারবো সে অপশনটা আমরা পাবো কিন্তু ডিফল্ট যে ক্লাস এগুলো নিয়ে আমরা জাস্ট এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখার জন্য দেখি এখানে বলতো sorry it seems that there are no available payment methods for your state তো আমাকে একটা পেমেন্ট মেথড অবশ্যই আগে থেকে সিলেক্ট করে দিতে হবে সেটিংস থেকে ও কমার্স তারপর সেটিংসে যদি আমরা যাই পেমেন্টসে ক্লিক করলে আমি বেশ কিছু অপশন পাবো যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এটা যদি এনাবল করি তাহলে আসলে আমার ব্যাংকের যে ইনফরমেশন আছে সেটা দিয়ে আমি এটা সেট করলে তখন দেখা যাবে কোনো কাস্টমার এটা পারচেজ করলে ব্যালেন্সটা আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আপাতত আমি জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা এনাবল করে দেবো এখন যদি আমরা চেক আউট পেজটা একটু দেখি তখন দেখা যাচ্ছে একটা অপশন আসছে ক্যাশ অন ডেলিভারি আমি অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে একটা অপশন আসছে শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস যদি আমি আমার অ্যাড্রেসে শিপিং না চেয়ে অন্য কোনো অ্যাড্রেসে চাই তাহলে আসলে এটা আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি মানে পাবে তার নাম অ্যাড্রেস এগুলো এখান থেকে পূরণ করে তারপর হয়তো আমরা প্লেস অর্ডারে ক্লিক করতে পারবো তো আমি এটা ইউজ করতেছি না আমি জাস্ট একটা নোট লিখে দিচ্ছি প্লিজ send me this যদি আমি প্লেস অর্ডার ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে অর্ডার রিসিভড মানে আমার অর্ডারটা হয়ে গেছে কমপ্লিট সো আশা করি এতটুকু দেখানোর পর আমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেছে যে কিভাবে ই কমার্সটা কাজ করে আমরা খুবই বেসিক একটা থিম ইউজ করেছিলাম সো আমরা যদি এখানে কোনো অ্যাডভান্স থিম ইউজ করতাম তাহলে আরো অনেক অ্যাডভান্স ফিচার থাকতো বা অ্যাডভান্স অপশন থাকতো বাট আমাদের আসলে আজকের যে সেশনটা ছিল যে উদ্দেশ্য ছিল খুবই বিগিনার লেভেল থেকে শুরু করা যাতে আসলে এটা বুঝতে সহজ হয় যে কিভাবে খুব সহজে একটা স্টোর সেট করে ফেলা যায় কমার্স ইউজ করে তো আশা করি আজকে আমাদের বেশ খানিকটা বোঝা হলো কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব এবং তারপর সেটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে কার্টে নিয়ে তারপর সেটা আমরা কমপ্লিট একটা অর্ডার প্রসেস করব তো এখানে ব্যাকএন্ডে যখন আমরা আসবো আমাদের কমার্স আন্ডার একটা অপশন আছে সেটা হচ্ছে অর্ডারস কোনো একটা অর্ডার যদি প্লেস হয়ে থাকে তখন সেটা আমরা এখানে দেখতে পারবো আমরা চাইলে এটার স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারি যখন আমরা এটা ডেলিভার হয়ে যাবে তখন প্রসেসিং থেকে আমরা কমপ্লিট দিতে পারি বা এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ক্যান্সেল দিতে পারি এই তো তো আজকে আমাদের টেকনিক্যাল যে পার্টটা দেখানো ছিল তো এতটুকুই আমি আশা করি আসলে সামনের পর্বগুলোতে আরো বেশ কিছু সেটিংস এবং অন্যান্য ব্যাপারগুলো দেখানো হবে তো সেই পর্যন্ত আজকে এতটুকুই থাকুক ধন্যবাদ ঠাকুর আপনি শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আপু কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা সেটা নিয়ে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি আক্তার আছেন আপনি লেটলি জয়েন করেছেন তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে WooCommerce the from beginning আপনি করতে পারেন ওটা একটু সাউন্ডটা লাউড হবে জি আমি আসলে শুরুর পার্টটা মিস করেছি এর আগের সেশনগুলোতে অ্যাকচুয়ালি যখন দেখানো হচ্ছিল তখন সাথে সাথে করতাম তো এখন আমার মনে হয় আমি ভিডিওটা আগে দেখি এরপর যদি আমার কোশ্চেন আসে আমি ইনশাআল্লাহ হ্যাঁ শিওর আপনি ভিডিওটা দেখতে পারেন আবার শুরু থেকে যখন আমরা পাবলিশ করব এছাড়াও আমি আপনাকে আরেকটু রিক্যাপ করার জন্য বলতে পারি যে আমরা খুব সিম্পল একটা সাইট সেট করেছিলাম লোকাল সফটওয়্যার ইউজ করে তারপর হচ্ছে আমরা প্লাগ ইন কেমনে ইনস্টল করতে সেটা তো আমাদের আগের পর্বে দেখানো হয়েছে তাই না তো এখানে জাস্ট আমরা অ্যাড নিউ থেকে নতুন একটা প্লাগ ইন ইনস্টল করছি সেটা হচ্ছে হুকমার্স তো আপনি সার্চে গিয়ে যখন হুকমার্স লিখবেন অবশ্যই হুকমার্স চলে আসবে সেটা আপনি ইনস্টল নাওতে ক্লিক করার পর অ্যাক্টিভেট করে নেবেন অ্যাক্টিভেট যখন করা হবে তখন আসলে আপনি একটা সেট আপ উইজার্ড পাবেন যেটা কিভাবে সেট করতে হবে আপনার স্টোরের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে ওইখানে তারপর আপনি কি ধরনের প্রোডাক্ট আপনার স্টোরে রাখতে চান তারপর কেমন প্রোডাক্ট রাখতে চান মানে কোয়ান্টিটিটা ওইখানে লিখতে হবে তো এরপর আসলে জাস্ট ফিনিশে ক্লিক করলে তো ফিনিশ হয়ে যাবে তারপর হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট যেটা আমরা দেখাইছি সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা এবং একটা প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট কি হবে এটা আমরা এডিট করতে পারি সিঙ্গেল প্রোডাক্টে আমরা কি কি অপশন পাচ্ছি অ্যাড করার জন্য তো এরপর হচ্ছে আমরা দেখাইছিলাম যে ফ্রন্ট এন্ড ভিউতে আমরা কি কি পেয়ে থাকি একটা কমার্স মানে প্লাগইনটা ইনস্টল করার পর যেমন আমরা সব পেজটা পেয়ে থাকি তাই না সব পেজের মধ্যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে শো করবে তো আমি আবার দেখাচ্ছি সব পেজটা সব সব পেজে যাওয়ার পর তো আমরা এখান থেকে অ্যাড টু কার্টে যদি ক্লিক করি তো এটা কার্টে চলে যাবে কার্ট থেকে আমি চাইলে আমি এডিট করতে পারবো কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবো অথবা কোনো কুপন কোড অ্যাপ্লাই করতে পারবো তারপর হচ্ছে আমি জাস্ট প্রসিড টু চেক আউটে যদি চলে যাই তো এখানে আমার যে বিলিং ডিটেলটা দেওয়া থাকবে ওইটা কমপ্লিট করার পর কিভাবে খুব সহজে একটা মানে অর্ডার প্লেস করা যায় আমরা জাস্ট এই প্রসেসটাই আজকে দেখানো হয়েছে এবং দেখানোর মূল উদ্দেশ্য ছিল আসলে কিভাবে একটা একজন বিকিনার কিভাবে একটা তার সাইট বা ওয়ার্ডপ্রেসের সাথে ও কমার্স ইন্টিগ্রেট করার মতো একটা স্টোর তৈরি করতে পারে খুব সহজে এটাই ছিল খুব কঠিন কিছু ছিল না আসলে আশা করি আপনি আরেকবার দেখলে এটা বুঝতে পারবেন থ্যাংক ইউ আক্তার আমার কাউসার ভাইয়ের কাছে অ্যাজ এ অ্যাটেন্ড কিছু কোশ্চেন ছিল যেমন আমরা হচ্ছে আমাদের হোম পেজে আমার অনলাইন স্টোরের হোম পেজে আমি সব প্রোডাক্ট দেখাতে চাচ্ছি না শুধু এক লাইনে কয়েকটা প্রোডাক্ট দেখাতে চাই আর বাকি ধরেন হিরো সেকশন বাকি কন্টেন্ট থাকবে পুরাটা আমার সব পেজ না হয় শুধু একটা সেকশন থাকবে এইটা আমি কিভাবে করতে পারি এটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে পেজেস থেকে আসলে এডিটের কিছু অপশন পাবেন নাকি যে আমাদের সব পেজটা দেয়া আছে না সব পেজের মধ্যে আসলে আপনি এখানে তেমন এক্সটেন্ড করার কোনো অপশন নাই বা আপনি এখানে শর্টকাট ইউজ করে কোনো কিছু তেমন আপনি শো করতে পারবেন না বাট আপনি যদি কোনো একটা পেজ বিল্ডার ইউজ করেন পেজ বিল্ডার লাইক যেমন এলিমেন্টর ইউজ করতে পারেন তো এলিমেন্টর আসলে আপনাকে ওই অপশনটা দিবে যে আপনি কিভাবে আপনার একটা কাস্টম হোম পেজ তৈরি করবেন বা যদি আপনি একটা থিম ইউজ করে থাকেন সেখান থেকে অপশনগুলো পাবেন তো ওইটা দিয়ে আসলে আপনি খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন যে আপনার সাইড থাকবে না শুধু প্রোডাক্ট থাকবে কোন কোন প্রোডাক্ট থাকবে এবং কোন ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে ওই অপশনটা পাবেন বাট ডিফল্ট ওয়েতে যখন আপনি এটা কাজটা করবেন তখন আসলে আপনি এত অপশনস এখানে পাবেন না আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া এত ডিটেলড অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা কোশ্চেন ছিল আমরা যে দেখছি আমাদের শপ পেজ বা চেক আউট পেজ এগুলো খুব পেল নর্মাল ডিজাইন করা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ঘুরি তখন অনেক ক্যাচি কালারফুল সব পেজ বা প্রোডাক্ট ডিটেল পেজ দেখতে পারি তো হ্যাঁ, এইটা কিভাবে করা যায় এটা আসলে টোটালি ফ্রন্ট এন্ড মানে ডিজাইনটা যেটা থাকবে ওইটা আপনি টোটালি কাস্টমাইজ যখন করবেন তখন আপনি সেটা এডিট করতে পারবেন এবং ওইটা আপনি ওইখান থেকে কালার ফন্ট সবকিছু সিলেক্ট করে দিতে পারবেন আর এখানে অবশ্যই করা যাবে বাট এটা হচ্ছে কি আপনার কাস্টমাইজার থেকে সিলেক্ট করতে হবে অ্যাপিয়ারেন্সের যে কাস্টমাইজার অপশনটা আছে এখান থেকে আপনি যদি একটু এক্সপ্লোর করেন তো অনেক অপশন পেয়ে যাবেন যে কিভাবে সাইটের কালার বা অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করতে পারবেন আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা আপনার প্রশ্নের পরই আসলে এটা আমি বুঝতে পারলাম এটা একটু এক্সপ্লেন করা দরকার যে ওকমার্স থেকে যদি আমি যে পেজগুলো পাচ্ছি ওইটা ইউজ না করে অন্য কোনো পেজ ইউজ করতে চাই সেটা আমি কিভাবে করবো like checkout page checkout page যদি আমি একটা কাস্টম চেকআউট পেজ ইউজ করতে চাই তখন সেই ক্ষেত্রে এখানে আমি চাইলে সেই পেজের নামটা লিখে তারপর তো চেঞ্জ করে তারপর জাস্ট যদি আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে আবার আমি যদি চেকআউটটা সিলেক্ট করে দিই চেকআউট আবার যদি এখানে সেভ দিয়ে দিই তাহলে ডিফল্ট চেকআউট আছে ওইটাই শো করবে বা ওইটাই কাজ করবে ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আমরা যখন একটা প্রোডাক্টে দেখলাম যে বাই ডিফল্ট কুকমার্স হচ্ছে কুপন অ্যাড করার অপশন রাখছে জি জি জি কুপনটা অ্যাড করলে কিভাবে কাজ করবে এইটা কি ডিরেক্ট কুকমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করা যাবে হ্যাঁ এখানে কমার্স থেকে অলরেডি একটা অপশন দেই আছে যে কুপনস নামে আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো কুপনসে যখন আমি ক্রিয়েট ফার্স্ট কুপন এখানে ক্লিক করব তখন আমি এখানে একটা ভিউ দেখতে পারতেছি যে ডিটেইল আমাকে বলা আছে যে কুপন কোডটা কি হবে এটা ডেসক্রিপশনটা আমি কি দিব তারপর যদি কোনো ইউজার রেস্ট্রিকশন রাখতে চাই সেটা দিতে পারি এটা কি ফ্ল্যাট ডিসকাউন্ট হবে নাকি পার্সেন্টেজ হবে বা ফিক্সড হবে কিনা ফিক্সড প্রাইসের প্রোডাক্টের জন্য এই ধরনের বা এটা কবে নাগাদ এক্সপায়ার হয়ে যাবে আমি সব কিন্তু এখানে মানে পেয়ে যাচ্ছি অন্য কোনো প্লাগ ইউজ করা ছাড়া কুকমার্স আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে সো এখান থেকে যদি আমি একটা কুপন লাইক আমি দিলাম হ্যালো টোয়েন্টি এবং এটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিলাম পার্সেন্টেজে অ্যামাউন্ট টোয়েন্টি তারপর যদি এটা আমি সিলেক্ট করি একটা ডেট জাস্ট দিলাম দুই দিন পর পাবলিশ করে তাহলে আমাকে একটা কোড দিচ্ছে এই কোডটা যদি আমি একটু ট্রাই করি আমার ফ্রন্ট এন্ডে এরপর যদি আরো দু একটা প্রোডাক্ট নেই একটু কার্টে তারপর চেক আউটে চলে যাই চেক আউটে যাওয়ার আগে যে অপশনটা কার্ট অপশন ওইখানে কিন্তু আমরা ইয়ার ইয়া ডিসকাউন্ট কোডটা অ্যাভেল করতে পারবে এখান থেকে অ্যাপ্লাই তো এখানে বলা হচ্ছে কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি আমার এখানে টোটাল প্রাইস ছিল 48 টাকা সো এখানে কুপনটা অ্যাপ্লাই করার জন্য এখান থেকে কিছু লেস হয়ে গেছে এবং আরো কমে গেছে প্রাইসটা সো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কুপনটা কাজ করে আসলে ধন্যবাদ আপু থ্যাংক ইউ ভাইয়া আমরা দেখলাম যে ই কমার্সে আরেকটা বাই ডিফল্ট ফিচার হচ্ছে কাস্টমারের রিভিউ দিতে পারবে আমার এভরি সিঙ্গেল প্রোডাক্টে তো এই রিভিউটা এক্সেপ্ট মানে আমি কিভাবে একসেপ্ট করব এটা কন্ট্রোল কিভাবে করে মানে ইউজার দিলেই কি আমার শো করবে নাকি আমার দিক দিয়ে কোনো অপশন থাকবে আমি কন্ট্রোল করতে পারবো কোনটা শো করব কোনটা করব হ্যাঁ সেটা অবশ্যই আপনি অপশনটা পাবেন আপনি যখন কমার্সে যাবেন তো এখানে একটা অপশন আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এই যে প্রোডাক্টসে গিয়ে আপনি একটা রিভিউসে যদি যান যেহেতু আমাদের কোনো রিভিউস এখনো দেওয়া হয়নি তাই আমরা কোনো রিভিউ দেখতে পারতেছি না বাট এখানে যখন কোনো কাস্টমার এসে একটা রিভিউ দিবে আমরা চাইলে ওইটা পেন্ডিং হিসেবে থাকবে সো আমরা চাইলে এটাকে রিভিউ করতে পারি রিভিউ করে এটা তারপর পাবলিশ করতে পারি অথবা সেটিংস থেকে কমার্সের সেটিংস থেকে আমরা কিছু অপশন সিলেক্ট করে দিতে পারি যেটা করলে হয়তো ডিরেক্ট এটা পাবলিশ হয়ে যাবে এটা আমাদের রিভিউ করা লাগবে না এটাই ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আমাদের মাঝে আর কারো কোনো কোশ্চেন আছে আমরা কেউ কিছু জানতে চাই হ্যালো প্রোডাক্ট আপলোডের ব্যাপারে আসলে আমরা যদি কোনো সিএসভি ফাইল তৈরি করতে চাই হ্যাঁ, এই ফার্স্ট হ্যাঁ। নিয়মটা কি কিভাবে আসলে আমরা কি কোনো ই কমার্স থেকে ফরম্যাট নিয়ে কাজ করব না এমনি নরমালি আমরা সিএসবি আচ্ছা সেক্ষেত্রে আমি সবার আগে আপনাকে বলবো কি যে যদি আপনি এরকম হয় যে একটা একটা প্রোডাক্ট আপনি ক্রিয়েট করেন কারণ ও কমার্স তো আপনাকে অপশনটা দিতেছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি ধরেন তিরিশটা ক্রিয়েট করে তারপর যদি সেটা এক্সপোর্ট করে নেন এটা ভালো একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে আমি প্রথম দিকে দেখাইছিলাম যে ওকমার্স এর মধ্যে একটা স্যাম্পল ডাটা কিন্তু দেওয়া হ্যাঁ, থাকে এক্সএমএল হ্যাঁ, বা সিএসভি ঠিক না ওইটা কিন্তু আপনি চাইলে আপনার যে ইয়ার যে স্প্রেডশিট যে সফটওয়্যারগুলো থাকে ওটার মধ্যে আপনি ওপেন করতে পারেন তো ওই ফরম্যাটে যেভাবে দেওয়া আছে আপনি চাইলে ওই ফরম্যাটটা ফলো করতে পারেন এবং খুব সহজ স্প্রেডশিট ইউজ করা তো অনেক ইজি এবং অনেক বেশি ফাস্টেস্ট ওয়ে তো আমি সাজেস্ট করবো ওইটা আপনি ইউজ করতে পারেন যে টাইটেলগুলো ইজিলি দিয়ে প্রোডাক্ট ইমেজগুলো লিঙ্ক ওইখানে প্লেস করে তারপর আপনি ওই সাইট মানে ওই ফাইলটা হয়তো ইম্পোর্ট করে নিতে পারেন এটা একটা ভালো উপায় হ্যাঁ আমি ওই রকম ভাবেও কাজ করেছি বাট আমি সেক্ষেত্রে বেশি ফেস করি ইমেজগুলো নিয়ে আমি ইমেজগুলো ফার্স্ট যদি নেমগুলো রিনেম ওই অনুযায়ী বসিয়ে দিই তারপরও দেখি আসলে অনেক ইমেজ মিসিং হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে আপনার মিসিং হওয়ার মূল কারণটা হয় কি যে সোর্সটার জন্য ঠিক আছে আচ্ছা আপনি এটা আমার সাজেশন থাকবে একটু ভালো মতো রিচেক করে নেবেন যে সোর্সটা ঠিক আছে কি না হয়তো বা আরেকটা কাজ করতে পারেন যে আপনি ধরেন যে প্রোডাক্ট ইমেজগুলো থাকবে ওটা সম্পূর্ণ একটা ফোল্ডারে নেবেন সেটা নিয়ে আপনার যে এর মিডিয়া থাকবে মিডিয়ার মধ্যে আপলোড করে নেবেন তারপর আপনি ওইটা সোর্সটা দিবেন তাইলে কিন্তু আপনার আপলোডের সময়টাও লাগবে কম আর আপনার ওইটা মিসিং হবে না আশা করি হ্যাঁ হ্যাঁ আমি পরে একটা থার্ড পার্টি একটা প্লাগইনের মাধ্যমে আমি সলভ করেছিলাম ওই যে হ্যাঁ, হ্যাঁ। একটা ইম্পোর্ট ছিল ওইটার মাধ্যমে হ্যাঁ, তো আমার সাইজের মতো যত বেশি কম আসলে প্লাগইন ইউজ করা যায় ততই ভালো, তাই না?